চৈত্রের মাঝামাঝি থেকে শুরু হয়েছিল তীব্র দাবদাহ গরমে প্রাণ ওষ্ঠাগত সকলের বৈশাখ মাস পড়লেও দেখা ছিল না কাল বৈশাখী অবশেষে সোমবার বিকেলে সামান্য বৃষ্টির দেখা মিলল তার ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন জেলাবাসী